আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনি কি নতুন ভোটার হওয়ার জন্য ভাবছেন তাহলে এই ভিডিও আপনার জন্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি কিভাবে নতুন ভোটার হবেন নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে সব কিছু এই ভিডিওতে বলে দিব আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না আপনি জাস্ট ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো নতুন ভোটার হওয়ার জন্য প্রথমেই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো এই আবেদনটি আপনি নিজেই করতে পারেন অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিতে পারবেন আবেদন করার পর যে কোনো ফটোকপি কম্পিউটার দোকান থেকে ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন আবেদন করার পর আপনাদের যে সকল কাগজপত্র দরকার হবে সো নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে এবং কি কি কাগজপত্র নির্বাচন অফিসে জমা দিতে হবে এক নম্বরে হচ্ছে আপনার অনলাইন জন্মসনদ লাগবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা ছাড়া আপনি ভোটারই হতে পারবেন না আপনার যদি হাতের লেখা জন্মসনদ থাকে তাহলে সেটা দিয়ে হবে না অবশ্যই সেটা আপনি ডিজিটাল জন্মসনদ করে নিতে হবে আর যদি সম্ভব হয় তাহলে বাংলা এবং ইংরেজি দুইটাই করে নেবেন কারণ যখন ভোটারের ফর্ম ফিল করা হবে ইংরেজি জন্মসনদ অনুযায়ী ফর্ম ফিল করা হবে এতে কোনো ভুল হবার সম্ভাবনা নেই দু নম্বর হচ্ছে শিক্ষিত হলে এসএসসি সনদসহ শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনি যদি পড়ালেখা করে থাকেন তাহলে অবশ্যই সেটার সার্টিফিকেট লাগবে আর যদি পড়ালেখা না করে থাকেন তাহলে এক্ষেত্রে কোনো সার্টিফিকেট লাগবে না তিন নম্বর হচ্ছে পিতামাতার আইডি কার্ডের ফটোকপি এটাও বাধ্যতামূলক ইম্পর্টেন্ট যদি পিতামাতা মৃত থাকেন তাহলে এক্ষেত্রে পিতামাতার মৃত্যু সনদ লাগবে আর আপনি যদি বিবাহিত হন এক্ষেত্রে স্বামী অথবা শ্রী এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আর আপনার যদি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটাও এড করে নিতে পারেন পাঁচ নম্বরে হচ্ছে ঠিকানা প্রমাণের জন্য যে কোনো ইউটিলিটি বিলের কপি অথবা নাগরিক সনদ ছয় নম্বরে হচ্ছে আপনি যদি রক্তের গ্রুপ পরীক্ষা করে থাকেন তাহলে সেটা একটা ফটোকপি তো আরেকটি কথা হচ্ছে অনেক সময় আমাদের সার্টিফিকেটের সাথে জন্ম মিল থাকে না অথবা সার্টিফিকেটের সাথে পিতামাতার আইডি কার্ড মিল থাকে না যদি মিল না থাকে তাহলে আগে এগুলো সংশোধন করে নেবেন তারপরে আপনি অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন আর আপনি নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটেও আপনি দেখতে পারবেন যে নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে আপনি জাস্ট গুগলে এসে সার্চ পারবে টাইপ করবেন এনআইডি লিখে সার্চ করবেন এনআইডি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনি সর্বপ্রথম যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড ওই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন তো নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাধারণ জিজ্ঞাসা এখানে অনেকগুলা অপশন আছে সাধারণ নির্দেশনাবলী জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তো প্রশ্ন আকারে আপনি এখানে দেখতে পাচ্ছেন নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে কী কী কাগজপত্র আদি প্রয়োজন জন্ম নিবন্ধন সনদ এসসিসি বা সমানের পরীক্ষা পাশের সনদ যদি থাকে ঠিকানা প্রমাণের জন্য কোনো ইউটিলিটি বিলের কপি নাগরিক সনদ মা বাবা এবং বিবাহিত হলে স্বামী অথবা স্ত্রী এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা টিন নাম্বার যদি থাকে তো এই ছিল মূলত আজকের ভিডিও নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনি যদি কোনো না কিছু উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন প্রেস করে রাখুন আর অবশ্যই ভিডিওটি আপনার আশেপাশে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু